সেগুলো দোষী হলো দোষী হলো মন এই হৃদয়ে রইল তোমার প্রথম নিমন্ত্রণ ইচ্ছেগুলো দোষী হলো দোষী হলো তোমার প্রথম জানবে Oh. মুক্তি হবে মিথ্যে আয়োজন ইচ্ছেগুলো দোষী হলো দোষী হলো হৃদয় রইলো দোষী হলো দোষী হলো হৃদয়ে রইল তোমার প্রথম নিমন্ত্রণ ইচ্ছেগুলো হবে না সখী ভুল করে ভুলে যাবে সে হবে না সখী ভুল করে ভুলে যাবে সে হবে না আমিও ভুল করি আমিও ভুল করি আমিও ভুল করি আমিও ভুল করি তো ভুলি না সখী ভুল করে ভুলে যাবে সে হবে না শুধু ভুল করে ভুলে যাবে সে হবে না গেছিলে স্বপনে ফুল দিয়ে গাথামালা গেঁথেছিলে স্বপনে রঙিন স্বপ্ন কত এঁকেছিলে নয়নে ফুল দিয়ে গাথামালা গেঁথেছিলে স্বপনে রঙিন স্বপ্ন কত এঁকেছিলে নয়নে তবে কেন ভুলে যাবে তবে কেন ভুলে যাবে ভোলা যাবে না সুখী ভুল ধরে ভুলে যাবে সে হবে না সুখী ভুল করে ভুলে যাবে সে হবে না ভেবে দেখো চম্পা কলি হয়েছিল হৃদয় দেখো চম্পা কলি হয়েছিলে হৃদয়ে সুরের স্বপ্ন মালা দিয়েছিল ছড়ায় দেখো চম্পা কলি হয়েছিলে হৃদয় সুরের স্বপ্ন মালা দিয়েছিলে ছড়ায় তবে কেন হবে না ভুল করে ভুলে যাবে সে হবে না শুধু ভুল করে ভুলে যাবে সে হবে না সে হবে সুখী ভুল করে ভুলে যাবে সে হবে সুখী ভুল করে ভুলে যাবে সে হবে সুখী ভুল করে ভুলে যাবে সে হবে কাছাকাছি নীরবে সাজায় বিরোহী প্রহ কষ্টেরা এসে রোজ নিয়ে যায় কত খোঁজ নাই বানিলে তুমি আমার খবর এই তো বেশ আছে বেদনার কাছাকাছি নীরবে সাজা বিরোহী প্রহ কষ্টেরা এসে রোজ নিয়ে যায় কত খোঁজ নাই রে তুমি আমার খবর এই তো বেশ কেন এত ভালোবেসে হয়েছ যে এই তো বেশ আছি তো সেদিন তুমি আমারই ছিলে স্বপ্ন বুনেছি কত দুজনে মিলে এই তো সেদিন তুমি আমারই ছিলে স্বপ্ন বুনেছি কত দুজনে মিলে আজ বুকে পড়ে আছে ধুধুবালু চ এই তো বেশ আছে বেদনার কাছাকাছি নীরবে সাজা বিরোহী প্রহ কষ্টের এসে নিয়ে যায় কত খাই নাই বানিলে তুমি কাটা হব না কিছুতে আমি একা হেঁটে যাব তোমার স্মৃতির পিছুতে তোমার পথের কাটা হব না কিছুতে যেখানে হনি আমার তাই কোনো ব্যথা নেই তুমি শুধু ভালো থেকো থাকো যেখানে তোমাকে মনে করি চোখ যদি ওঠে ভরে তোমাকে মনে করে চোখ যদি উঠে ভরে মুছে দেব সেই জল মাটি ছুটে তোমার পথের কাঁটা হব না কি ছুটে কাঁদে রবে আজ বেদনা দিয়েছ আমাকে যা কজনাই পা মন কাঁদে রবে আজ বেদনা ভুলে যেতে চাই যত মনে পড়ে আরো তত ভুলে যেতে চাই যত মনে পড়ে আরো তত বেঁচে আছি বুকে সে দুঃখ খুশি তোমার পথের কাঁটা হব না কিছুতে আমি একা হেঁটে যাব তোমার স্মৃতির পিছুতে তোমার পথের কাঁটা হব না কিছুতে আমি একা হেঁটে যাব তোমার স্মৃতির পিছুতে তোমার পথের কাঁটা হব না কিছুতে আমি একা হেঁটে যাব তোমার স্মৃতির পিছুতে তোমার পথের কাঁটা হব না কিছুতে নাই বাহনে তুমি আমার নাই বা হলাম আমি তোমার নাই বা তুমি আমার নাই হলো মিলন আলাপ নাই বা হলো বাসর যাপ নাই বা এলো একান্ত নাই বা হলো মনু চাট নাই হলো অভিশাপ নাই বাহলে নাই বাহলাম আমি তোমার শুধু পরিচয়টুকু হলো নাই বাহলো নাই বাহরে নয় বহ প্রেম নিবেদন ভুলব নইব এলো বসন্ত পাহলাম আমি তোমার শুধু পরিচয় টুকু হলো নাই বাহল সংসার নাই বাহলে তুমি আমার নাই பாயினா যাই যে দেবী কোলাহল আমার চোখে সব তোমার ছোঁয়ান বুকে ঘটে প্রেমের শতদল দিলে তাই উঠেছিল চাঁদ তুমি পাশে ছিলে তাই জেগেছিল পরিবার তুমি পাশে ছিলে তাই উঠেছিল চাঁদ তুমি পাশে ছিলে তাই জেগেছিল পূর্ণিমারা তুমি পাশে ছিল তাই আজ সেই রাত নেই পূর্ণিমা চাঁদ নেই পাখিরা ঘুমিয়ে গেছে হয়নি আজ প্রভা আজ সেই রাত নেই পূর্ণিমা চাঁদ পাখিরা ঘুমিয়ে গেছে হয়নি আজ তুমি পাশে ছিলে তাই আজ সেই আকাশ নেই তারাদের আভাস নেই খুঁজে ফিরি তোমাকে নিয়ে সেই বুকে রাধা আজ সেই আকাশ নেই তারাদের আভাস নেই খুঁজে ফিরি তোমাকে নিয়ে সেই বুকে রাধা তুমি পাশে ছিলে তার উঠেছিল তুমি পাশে ছিলে তার জেগেছিল পূর্ণিমা তুমি পাশে ছিলে তার উঠেছিল তুমি পাশে ছিলে তাই জেগেছিল পূর্ণিমা তুমি পাশে ছিলে শুধু আমার স্বপ্নটাই ভেঙে যায় শুধু আমার স্বপ্নটাই ভেঙে যায় কেন যে মেলে না ডানা দূর নীলিমায় শুধু আমার স্বপ্নটাই ভেজা শুধু আমার স্বপ্নটাই কতবারে বুকে স্বপ্ন সাজার স্বপ্ন ভাঙার শুধু বেদনাই পাই যতবারে বুকে স্বপ্ন সাজার স্বপ্ন ভাঙার শুধু বেদনাই পাই স্বপ্ন কি কোনোদিন হবে না পুরন স্বপ্ন কি কোনো দিন হবে না পুরো মন কাঁদে নীরবে সেই বেদনায় শুধু আমার স্বপ্নটাই ভেজা শুধু আমার স্বপ্নটাই ভেজা সত্যি রঙিন মনে হয় বুঝি পুরনো দিন স্বপ্ন এবার হবে সত্যি রঙিন স্বপ্নটা রয়ে যায় স্বপ্ন হয়ে স্বপ্নটা রয়ে যায় স্বপ্ন হয়ে চোখ ভাসে শ্রাবণের ঘন বর্ষায় শুধু আমার স্বপ্নটাই ভেজা শুধু আমার স্বপ্নটাই ভেজা কেন যে মেলে না ডানা তোর নীলিমায় শুধু আমার স্বপ্নটাই ভেজা শুধু আমার স্বপ্নটাই ভেজায় শুধু আমার স্বপ্নটাই ভেজায় আমার ভালোবাসায় বিরহ হয়েছে আমার তবু ভালোবাসতে মন চায় আরো একবার তবু ভালোবাসতে মন চায় আরো একবার আরো আরো আরো আরো আরো একবার আরো আরো আরো আরো আরো একবার ভালোবাসায় বিরহ হয়েছে আমার বিরহ জ্বালা অশ্রুই গড়েছে প্রেমের মালা ভালোবাসা দিল শুধু বিরহ জ্বালা অশ্রুই গড়েছে প্রেমের মালা তাই ভালোবাসতে মন চায় আরো একবার তাই ভালোবাসতে মন চায় আরো একবার একবার আরো আরো আরো আরো আরো ভালোবাসায় বিরহ হয়েছে আমার ভালোবাসায় বিরহ হয়েছে আমার তবু ভালোবাসতে মন চায় আরো একবার তবু ভালোবাসতে মন চায় आरो के बार आरो आरो आरो आरो आरो মেঘে বরসে সে লগ্ন এসে নীলাকাশকে ভরিয়েছিলে ভালোবেসে